আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তা রোজি সারা দেশের ন্যায় কক্সবাজারেও আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জেলায় এবার একান্নটি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে বত্রিশ হাজার দুশো তিয়াত্তর জন শিক্ষার্থী এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী তেইশ হাজার দুশো চৌত্রিশ জন দাখিল পরীক্ষার্থী সাত হাজার ছয়শো পঞ্চাশ জন এবং কারিগরি পরীক্ষার্থী এক হাজার তিনশো উননব্বই জন সকালে সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয় মডেল হাইস্কুল সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান পরিদর্শনকালে তিনি বলেন জেলার সবকটি কেন্দ্রে অবাধ সুষ্ঠু ও সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া পরীক্ষার্থী ও অভিভাবকদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাইসুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজার শহরের মাঝিরঘাট এলাকায় বোট থেকে ইয়াবা উদ্ধারের মামলায় সুলতান আহমদ নামক একজন ট্রলার মালিককে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা ও সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত জরিমানা অনাদায়ে তাকে আরও বছর কারাভোগ করতে হবে আজ দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন মামলায় আরও আট আসামির প্রত্যেককে সাত বছর কারাদণ্ড নগদ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত সুলতান আহমদ শহরের রুমালিছলা পিটিআই স্কুল এলাকার মোহাম্মদ আবু বকরের ছেলে রায় ঘোষণাকালে সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন দু সালের এগারোই ফেব্রুয়ারি শহরের মাঝেরঘাট এলাকায় সুলতান আহমদের ট্রলার থেকে সাড়ে চার লক্ষ ইয়াবা উদ্ধার করে র্যাব এ সময় ওই ট্রলারে থাকা আটজনকে আটক করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে ঈদ উপহার বিতরণ করেছেন মহেশখালী কুতুবদি আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক তিনি নিজ অর্থায়নে গতকাল মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের অসহায় দরিদ্র ও দুস্থদের মাঝে চাল বিতরণ করেন বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ চাল বিতরণকালে বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাসি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম সভায় অপহরণ গুম হত্যা ও রোহিঙ্গাদের অবাধ বিচরণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং এর প্রতিরোধ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয় এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে উখিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা vice chairman Kamrun Nesa Baby থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সবাই বনজ সম্পদ রক্ষা সহ পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে পাহাড় কর্তন এবং যত্রতত্র বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ